ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করব এটা প্রতিটা সাইটের এটা তৈরি করতে হয় এটা ওয়েব ডেভেলপার অথবা এস এক্সপার্ট এটা করে যদি কোনো ওয়েব ডেভেলপার এটা করতে না পারে বা না যদি না করে সেক্ষেত্রে আমাদেরকে এটা করে দিতে হয় এটা অবশ্যই চেক করতে হবে এক্সাম্পল সাইট ম্যাপ আছে কি না তারপরেও আমাদের আমরা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি চাইলে আমরা অটোমেটিকলি করতে পারি তো এটা কিভাবে করে আমরা যদি একটু দেখি প্রথমে আমরা চলে যাব হচ্ছে X M L site map generator okay XML site map লেখলেই চলে আসে যেমন এখানে লেখা আছে XML site maps generator create your Google site map online এটা হচ্ছে আমাদের ফাইলটা তো এখান থেকে আমাদেরকে ইনস্টল করতে হবে আমি একটু একটা কাজ করি এইখানে যেহেতু আমার একটা সি প্যানেল লাই আমি আমার আরেকটা কম্পিউটার ওপেন করি এক্ষেত্রে বেটার হবে তো আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে X M L site map এটা লিখে সার্চ করব। প্রথমে আমরা এ যে কোনো ভাষায় লিখে কেন শুধু এল লিখলেও হবে সাইট ম্যাপ লিখলেও এটাই চলে আসবে কারো এখান থেকে নয়েজ আসতেছে তো আমরা যেটা করব প্রথমে যে এই সাইটটা আছে আমরা এখান থেকে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট তো এখান থেকে আমরা অটোমেটিকলি না ম্যানুয়ালি এটা করতে হবে অটোমেটিকলি আমরা দেখাবো তারপর প্রথমে আমাদের যদি ধরেন আমাদের যদি ডোমেন থাকে ডোমেনের সি প্যানেলে যাইতে হবে ঠিক আছে আগে অবশ্য আমরা যে আমাদের যে যে ডোমেনটা আমরা বা যে সাইটের আমরা এই এক্সামের সাইট ম্যাপ তৈরি করতে চাচ্ছি সে সাইটের লিঙ্কটা এখানে দিতে হবে ইউআরএলটা এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে স্টার্টে ক্লিক করি দেখেন এখানে আমাদের ইন্ডেক্স হচ্ছে যদিও এটা নতুন সাইট কোনো কিছুই আপলোড ভালোভাবে করা হয় নাই তো দেখেন এটা হয়ে গেছে ভিউ সাইট ম্যাপ ডিটেলস এখানে যদি আমরা এখানে যাই দেখেন নিচে লেখা আছে download your XML site map map okay তো আমরা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে ফেলবো এটা ডাউনলোড হতে থাকুক আমরা ততক্ষণে আমরা আমাদের সি প্যানেলে চলে যাই ঠিক আছে সি প্যানেল এখানে দেখেন আমাদের সি প্যানেলের অপশন আছে এগুলো বায়ার আপনাদেরকে দিয়ে দিতে পারে অথবা না দিলে সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখাবো ওকে আমি আমার সি প্যানেলে গেলাম এটা আমি আগে ম্যানুয়ালি প্রসেসটা দেখাচ্ছি কারণ আপনাদের এই প্রসেসটা লাগবে কখনো কখনো যদি আপনার ক্লায়েন্ট যদি ম্যানুয়ালি করতে বলে সেক্ষেত্রে আপনার প্রবলেম করবেন সি প্যানেলে আমি এখানে চলে আসলাম তো এখানে আসার পরে আমি নিচের দিকে যাব সি প্যানেলে এক এক জায়গায় এক এক আমরা চলে যাব ফাইল ম্যানেজার আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব ক্লিক করি ওকে দেখি ফাইল ম্যানেজার আসে কিনা হ্যাঁ আমাদের ফাইল ম্যানেজার কিন্তু চলে আসছে আমাদের কিন্তু এক্সেবেল ফাইল কিন্তু এটা ওকে এটা এই ফাইলটা আমাদের সাইটের জন্য কিন্তু ম্যাপ তৈরি হয়ে গেছে এবার আমরা এটা কোথায় ফেস করব তো এখানে দেখেন পাবলিক ডট এসটিমেল এখানে লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা এই অপশনটাতে আমরা আমাদের এক্সেবেল সাইট ম্যাপটা ইনপুট করবো তো এখানে দেখেন আপলোড লেখা আছে উপরের দিকে আমরা যদি একটু দেখি হোমের উপরে এটা পাবেন তো আমরা এখানে ক্লিক করব আপলোডে তো তো এটা আপলোড করার পর এখান থেকে আমরা এখানে সিলেক্ট ফাইল আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এসটিএমএল ফাইল বা এক্সএমএল ফাইল এটা দুইটা বাসন হয় তো আমরা এটা ইয়া করব তো এটা আমরা এখান থেকে ইন্ডেক্স করে দেব বা আপলোড করে দেব ওকে তো ইন্ডেক্স হবে না তো সরি আপলোড হয়ে যাবে আমরা এখান থেকে আপলোড করে দেব দেখেন এটা কিন্তু গ্রিন চলে আসছে গ্রিন করে আসছে তো এখানে উপর একটা কি ওভার রাইটিং এক্সিস্টিং ফাইল এটার মানে হচ্ছে যদি আমরা এটা দিই যদি আমাদের পূর্বে কোনো এক্সামেল মানে ই থাকে আমাদের সাইট ম্যাপ থাকে সেক্ষেত্রে আগেরটা ডিলিট হয়ে নতুন যেটা আছে এটা কিন্তু তৈরি হবে মানে নতুনভাবে আপডেট হয়ে আসবে তো আগেরটাও ওইটা রিপ্লেস হয়ে যাবে মনে করেন নতুন পুরাতন হয়ে যাবে আগের থেকে একটু এখন যেটা আছে এটা এখনটাই রিপ্লেস হয়ে যাবে আর কি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা দিয়ে আমরা এখানে দেওয়া উচিত হলো ওকে আমরা গো টু হোমে চলে যাব ওকে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখি এক্সামেল সাইট ম্যাপ দেখেন এক্সামেল সাইট ম্যাপ কিন্তু এখানে আছে যদি আমাদের যদি এক্সামেল সাইট ম্যাপ যদি না থাক মানে থাকতো সেক্ষেত্রে আমাদের টু লেখা থাকতো এখানে লাস্টে টু হতো হয়তো আমরা চাইলে কিন্তু এখান থেকে নামটাও চেঞ্জ করে নিতে পারতাম আগেরটা ডিলেট করে রিনেম করে ফেলতে পারতাম ঠিক আছে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু ম্যানুয়ালি প্রসেসে আমরা এক্সামেল সাইট কিন্তু তৈরি করে ফেলছি দেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে ইম্পোর্ট করে দিছি তো এবার এখানে আরেকটা পদ্ধতি আছে এক্সামের সাইট তৈরি করতে তৈরি করার জন্য সেটা কি আমরা চলে যাব হচ্ছে আমার ধরেন আমার এটা হচ্ছে একটা ডোমেন আরেকটা জিনিস আপনাদেরকে বলি আজকে বিকালের টাইমে আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা চাইলে লোকাল হোস্টে না কাজ করে লাইভ সার্ভারে কিভাবে একটা ফ্রিতে একটা ডোমেন পাবেন এবং হোস্টিং পাবেন সেখানে এইভাবে লাইভে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ওই ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি আপনারা এই সাইটে কিভাবে ঢুকতে হয় কিভাবে ডোমিন হোস্টিং অ্যাক্সেস করতে সব কিছু এখানে বলা আছে ওই ভিডিওটা দেখে নিন তো আমি ধরেন এখানে আমাদের ইনস্টিটিউটের পরে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইন্টারে চাপ দিলাম ইন্টারে চাপ দিলে সাইটের অ্যাক্সেসের জন্য আমার এখানে লগ ইন পাসওয়ার্ড চাইবে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আমি কিন্তু ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে চলে আসছি দেখেন আমার কিন্তু এটা কিন্তু ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড তো এতক্ষণে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এক্সাম্পল সাইড ম্যাপ ম্যানুয়ালি যেটা সেটা দেখলাম এবার যদি আমরা অটোভাবে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা প্লাগ লাগবে এখান থেকে আমরা চলে যাব প্লাগিনে এখান থেকে আমরা প্লাগিনে ক্লিক করে অ্যাড নিউ প্লাগিন এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে এখানে আমরা লিখবো হচ্ছে এসিও e ঠিক আছে এসিও e লিখলে আপনি সর্ব সর্বপ্রথম ওই প্লাগ পাবো নাম হচ্ছে Yoast Yoast SEO plugin ঠিক আছে ওয়েস্ট এসিও প্লাগ ইনও লিখতে পারেন শুধু এসিও e লিখলে এটা চলে আসে তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে ফেলবো তো এখন এখন যেহেতু দিন যত যাচ্ছে পৃথিবী যত দিন যত যাচ্ছে পৃথিবী তত আপডেট হচ্ছে সো এখানে অনেকগুলো মেথড চলে আসবে এর থেকে সহজ পদ্ধতি চলে আসবে যখন আপনি কাজ করবেন যত দিন যাবে এটা আপডেট আপডেট বাসন চলে আসবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই এখানে অ্যাক্টিভ নাও আমরা এখানে যেহেতু ইনস্টল করে ফেলছি তো আমরা এখান থেকে এটা করব কি অ্যাক্টিভ নাও ক্লিক করব তো আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিলাম ওকে অ্যাক্টিভে ক্লিক করার পর এখান থেকে আমাদের সেটিং করতে বলবে ওকে আমরা এখানে স্কিপ করে যাই সবগুলো আমাদের এত কিছু লাগবে না ওকে এখান থেকে আমরা জেনারেল নামের একটা সেটিংস আছে দেখেন উপরের দিকে আমার মাউসটা এখানে দেওয়া আছে একটু দেখেন লক্ষ্য করেন জেনারেল এখান থেকে আমরা জেনারেলে আসলে এই জায়গায় চলে আসতে পারবো এখান থেকে আমরা দেখি ইন্টিগ্রেশনে ক্লিক করি দেখি ইন্টিগ্রেশন কি আছে ওকে ফিউচারে যাই ফিউচারের থেকে এখান থেকে আমরা দেখব যে সাইট ম্যাপ অন করা আছে কিনা দেখেন যদি আপনি ম্যানুয়ালি না করতে চান তাহলে আপনাকে ওয়েস্ট এসিও প্লাগ ইনস্টল করতে হবে যদি ওয়েস্ট এসিও প্লাগ ইনস্টল করা থাকে তাহলে আপনাকে আলাদাভাবে সাইট ম্যাপ তৈরি করার দরকার নাই এটা কখনো কখনো এরকম অফ থাকবে ঠিক আছে যদি এখানে যদি অফ থাকে তাহলে আপনি যেটা করবেন এখান থেকে অন করে দিবেন এটা অন করে দিলে এটা অটোমেটিকলি তারা একটা সাইট ম্যাপ তৈরি করে দেয় যে কোনো ওয়েবসাইটের জন্য এখানে দেখছেন এখানে বলাই আছে এক্সাম্পল সাইট ম্যাপ অন থাকবে কিনা অন আছে তো এটা আমাদের এটা ওরা ম্যানুয়ালি বলতে এটা ওরা অটোমেটিকলি করে দেয় আপনি চাইলে এই দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন একটা হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতি আর একটা হচ্ছে অটো পদ্ধতি এখানে আপনাকে কোনো কষ্ট করতে হবে না জাস্ট অটোমেটিকলি ইন্ডেক্স হতে থাকবে আর এখানে যদি অফ থাকে সেটা কিন্তু আপনার কাজ করবে না তো আশা করি আমাদের ইন্ডেক্সের মোটামুটি বিষয়গুলো বুঝতে পারছেন তারপরেও এভাবে কিন্তু কাজ করা যাবে তো এইভাবে আশা করি আপনারা কাজ করতে পারবেন আর আমরা যদি একটু ফাইবার মার্কেট প্লেসে যাই আজকের ক্লাস কিন্তু খুবই শর্ট কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের সময় স্পেন অনেক হয়ে গেছে আমরা সর্বোচ্চ আর দশ মিনিট সময় নিব ঠিক আছে আমাদের কিন্তু মূল কাজ শেষ আমি বেশি কথা বললাম না এটা নিয়ে বিস্তারিত অনেক কিছু আছে বলার দরকার নাই ঠিক আছে তো আমরা শর্টকাট পদ্ধতিগুলো করে ফেলছি তো এর ভিতরে কিছু নাই তো আমরা চলে যেতে পারি ফাইবারে আমি আজকে ফাইবারে প্রথমে আগে দেখাবার উচিত ছিল কিন্তু আমি ফার্স্টে দেখালাম না এবার আমরা চলে যাবো হচ্ছে ফাইবারে এটা কার আইডিয়া ওকে তো আমরা ফাইবারে চলে আসছি তো এখান থেকে ওকে এখান থেকে আমরা দেখি এক্সএমএল সাইট ম্যাপের কোনো কাজ আছে কিনা X M L okay site map sorry sorry এখানে আমি একটা জিনিস বাদ রাখছি কিনা অ্যাডভান্স এখানে থাকার কথা ছিল অ্যাডভান্স অপশন কি এখানে আছে ইথিক্যাল অ্যাডভান্স এখানে এটার ভিতরে অ্যাডভান্স নাই ওকে আমি মনে হয় মিসিং করে রাখছিলাম ওকে যাই হোক এখানে অ্যাডভান্স ফিউচার নাই ঠিক আছে যদি অ্যাডভান্স ফিউচার থাকে তাহলে যদি এটা না পান সেই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডভান্স ফিউচারটা অন করে দিলে এটা চলে আসবে যদি এখানে না আসে তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে আসবে এক্সামেল সাইট যদি অ্যাডভান্স সেটিংটা এখানে যদি যদি এটা যদি থাকে থাকলো আর না থাকলে এখানে আপনাকে অ্যাডভান্স সেটিং থাকবে ওটা অন করে দিলে তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এটা কাজ করতেছি কিনা ওকে যাই হোক আমরা ইয়েতে চলে যাই ফাইবারে চলে যাই আমরা লিখবো এখানে XML XML site map okay তো এখানে দেখেন এক্সামেল সাইড ম্যাপের কাজ প্রচুর আছে কিন্তু সমস্যা হচ্ছে মানুষ নাই ঠিক আছে সার্ভিস আছে মানুষ নাই তো এখানে দেখেন যারা এক্সিমেল সাইট তৈরি করতেছে I will implement perfect XML site map robotics robots text ইত্যাদি ইত্যাদি মানে এক্সিমেল সাইট তৈরি করবে পাঁচশোটা কাজ করে ফেলছে এই দুই মিনিটের কাজ করে দেখেন পাঁচশো প্লাস কাজ করে ফেলছে পাঁচশো এগারোটা কাজ করে ফেলছে আর্টসে কবে সালে আর্টসে কত সালে পনেরো সালে তারা এই কাজটাই করতেছে এসিও আর যদি দেখি তার টোটাল সার্ভিসটা কি নিয়ে এখানে মরিজের কি আছে রে ভাই মরিজটা কি বুঝাইতে ওকে যাই হোক আমি এত কিছু বুঝি না এখানে দেখেন এসিওর e কাজ করে তিনি এখানে দেখেন হাই ডিএপএ সাইটের কাজ করে তার এই গিকটা র্যাঙ্ক করে ফেলছে যদি আমি আপনারা এক্সএমএল সাইট নিয়ে ম্যাপ তৈরি করে কাজই এখানে করেন ওকে আপনারা যদি এটা নিয়েই করেন সমস্যা নাই এখানে সার্ভিস মাত্র দুশো আঠারো জন আঠাশ জন এবার যদি আমরা এখানে ইয়ে করে দিই অনলাইন করে দিই তাহলে আপনারা সর্বোচ্চ আপনাদের প্রতিযোগী পাবেন হয়তো মাত্র সাতাইশ জন ঠিক আছে এখানে গিগ পাবলিশ করলে আশা করা যায় যে আপনি কাজ পাবেন মোটামুটি সবাই কিন্তু কাজ পাইছে যারা এখানে অনলাইনে অ্যাক্টিভ থাকে এখানে দেখেন এখানে টোটাল কতগুলো সার্ভিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ ওকে সরি এখানে সাতাশটা আছে ওকে সাতাশটার ভিতরে এখানে কাজ পায় নাই কয়জন আমরা একটু দেখি একজন দুইজন আর তিনজন চারজন পাঁচজন ছয় সাত আট আট নয় দশ এগারো এগারো সাতাশ জনের ভিতরে এগারো জন কাজ পায় নাই হয়তো তারা এখানে নতুন আসছে বা দু একদিন আগে গিক পাবলিশ করছে একটু দেখি আমরা তাদের গিকের হয়তো সব কিছু ঠিক নাই এরকম হলে কিন্তু এখানে বিশ ডলার দিচ্ছে মানুষ যেখানে দশ ডলার পাঁচ ডলার সার্ভিস দিতেছে একটা ম্যাপ তৈরি করার জন্য এখানে তারা বিশ ডলারে কাজ করে দিবে তাহলে তো কাজ পাবে না এখানে এখানে মার্কেট রিসার্চ করতে ভালো করে রিসার্চ করতে হবে এগুলো মনে করেন আমজনতা মানে কাজ শিখছে কিন্তু মনে করেন ওরা প্রপারলি হয়তো মার্কেট প্লেসের অভিজ্ঞতা নাই সেই জন্য ওরা এখানে এসে হাই কোয়ালিটি সার্ভিস দিয়ে দিয়েছে পার কত দশ ডলারে হ্যালো ওকে যাই হোক এখানে দেখেন আসছে কত সালে একটু যদি আমরা দেখি উনিশের দিকে আসছে খুব একটা অ্যাক্টিভ না কারণ উনিশ সালাই সে তিনি পঁচিশটা কাজ করে তাহলে এটা অবাস্তব ঠিক আছে মেবি এখানে তিনি অ্যাক্টিভেটিন অ্যাক্টিভেট না এখানে অ্যাক্টিভ থাকে না তিনি ঠিক আছে যদি দেখেন এখানে কিন্তু টপ রিলেটেড সেলারও আছে আমরা যদি এখান থেকে সেলার ফাইন্ড করি টপ রিলেটেড সেলার কয়জন আছে টপ রিলেটেড একজন আছে লেভেল টু এর আছে আটজন নিউ সেলার আছে নয়জন আর লেভেল ওয়ানের সেলার আছে হচ্ছে নয়জন তার মানে বুঝতে পারতেছেন এখানে প্রতিযোগী নাই বলে চলে তো এই কাজটা আমরা এইভাবে করতে পারি আবার ধরেন গুগল গুগল ইন্ডেক্স গুগল ইন্ডেক্সের কাজ কিন্তু গত পর্বের ক্লাসে শিখাইছি এগুলো শর্টকাট পদ্ধতি ইনকাম করার আপনাকে জাস্ট সিস্টেম বুঝে কাজ করতে হবে তো এখানে দেখেন গুগল ইন্ডেক্সের মাত্র উনষাটটা সরি উনসত্তরটা প্রজেক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অনলাইনে দেখেন এখানে টপ রিলেটেড সেলারও কিন্তু এই কাজগুলো করতেছে টপ রিলেটেড সেলার মানে এখানে কাজ করতেছে তার মানে কি এই কাজটার কিন্তু এখানে চাহিদা আছে মানে টুকটাক হলেও কাজ পাবেন মাসে একটা দুইটা তিনটা করে প্রজেক্ট কিন্তু ডান করা যাবে তো আপনি এসিও নিয়ে কাজ করলে এভরিথিং এসিওর যা কিছু আছে সব শেষ করে দিবেন এই যে গুগল সার্চ কনসোল এটাতে ভিতরে যায় কেমন ইয়া করতে হয় ইন্ডেক্স করতে হয় এগুলো তো দেখাইছি আমরা রবটিটি এক্সমেল সাইট ম্যাপ এগুলো তো প্রচুর দেখছেন এগুলো কিন্তু কাজ আছে এখানে পাঁচশোটা কাজ করে ফেলছে এই একজন কততে আসছে পঁয়ত্রিশ ডলার করে নিতেছে যে কাজ করতে লাগে না দুই মিনিট সে কাজটার দাম নিচ্ছে কত পঁয়ত্রিশ ডলার একটা প্যাকেজই রাখছে মানে নাকি নাকি না চল্লিশ পঞ্চাশ ওকে যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেবে সেই ক্ষেত্রে আলাদা যে প্যাকেজ আর এটা হচ্ছে আলাদা ওকে যাই হোক ব্যাপার না তো এখানে দেখেন মোটামুটি ভালোই কাজ করছে খারাপ না একশো নিরানব্বইটা লেভেল টু সেলার আমার মনে হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করে এটা নাকি শুধু এক্সএমএল সাইট ম্যাপ নিয়ে কাজ করতেছে সাইটের যে টুকটাক প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করে তিনি তার কোনো উদ্দেশ্য নাই যেমন এই যে সেমরাস এসি অডিট কীভাবে সেমরাস দিয়ে এসি অডিট করতে হয় আমি কিন্তু একটা ক্লাসে দেখাইছি অডিট আমাদের ভিডিও যদি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলো সব এখানে যা আছে এসিওর এভরিথিং যতগুলো পার্ট আছে সবগুলো নিয়ে আমি কভার করছি ঠিক আছে এখানে দেখেন আমি যদি লেখি ফ্রিলান্সার freelancer এখানে যদি আমি দেখি তো দেখেন এখানে এসি অডিট এসি অডিট নিয়ে ক্লাস করছি এসি অডিট কীভাবে করতে হবে তারপরে আমরা যদি ওয়ান পেজ এসিওর ভিতরে ওয়েস্ট এসিও এটা দেখেছি মোজো বার টুলস দিয়ে দেখাইছি সেমরাজ দিয়ে কীভাবে রিসার্চ করতে এগুলো দেখাইছি কম্পিউটার অ্যানালাইসিস কিওয়ার্ড রিসার্চ মানে এভরিথিং এখানে প্রতিদিন তো ক্লাস হচ্ছে আমাদের সামনে আরও ক্লাস আছে তো এখানে যতগুলো দেখতেছেন আপনি সবগুলোরই মার্কেট প্লেসের চাহিদা আছে তো এখানে সবগুলোতে আর এটা প্রচুর আপনি কাজ করতে পারবেন যদি ওয়ান পেজ শুধু ওয়ান পেজ এসিও নিয়ে এখানে কাজ করতে চান যে আমি একটা একটা করে সার্ভিস দিতে চাইতেছি না আমি চাচ্ছি যে শুধু ওয়ান পেজের ভিতরে যতগুলো আছে সবগুলো কভার করবো তাহলে করতে পারো সমস্যা নাই ওকে যাই হোক আজকের মতো আমরা এখানেই থাকি ঠিক আছে